এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো আমার স্বপ্ন জুড়ে চলে ও মাই আদুরে আলাপ ছুঁয়ে দরিয়া চলে এলাম বলে আমি যে দেখি সারাদিন বুঝি দে আজও কথা বলি কার সাথে জানি না কার কি যায় বাসে তাতে তাই গান গাই রাস্তাতে আজও ভুলে যাই পস্তাতে জীবন চলছে না আর সোজা পথে আছি কোনো মতে বেঁচে গেছি বলি হতে হতে মরে গেলে হতো ভালো কেন সুখ গেল জীবনের সেরা আমায় প্রশ্ন করে নির্ধ্রুব কতকাল আমি প্রভু দিশাহারা প্রভু দিশাহারা কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসালোর কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবীনে চোখ রাখবো না না কি হলো কেন হলো কবে হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো খাকি সাদা সুস্কুল ইউনিফর্ম নাটারে সাইরেনের সঙ্গীত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে একে ছুটে ছুটে রাসে তার মোড়ে দেখে সাইরেনে মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম এরপর এক রাস কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর ভীষণ দিন বাগে নাম নবীন অবসাদে ঘিরে আকাশে সেদিন দুদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই কি করে তোকে বল তোমারি চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সব নীল প্রেম দু হাত বাড়ায় স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম ডাকে আমায় রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেন ঘুম ঘুম ঘুম আসে না জানি না রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেন ঘুম ঘুম ঘুম আসে না জানি না আমি জানি তুমি শশী ভাতি যোগ গণ মাঝে আমি জামিনি তুমি শশী হে ভাতিছ গগন মারে তব সরসিতে তব জন প্রভা বিম্বিত যেন লাগে আমি জামিনি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা যেন আমি ছাড়তে দেব না আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি ঘিলেছে আমাদের রোজ আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ আরে বলে দিও সে যেন আসে না আমার দারে তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না ওই গুনগুন সুরে মন হাসে না তারে বলে দিও এই মনে তুমি মানে ভালোবাসার অধিকার চোখে হারা যায় তুমি ছাড়া কিছু নেই আমার মানেনি আর তোমার ধারেরই ধার কারণ চলে এসেছে অছিলায় ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সাত মহলা স্বপ্নপুরীর নিভুল হাজার বাদে ঝড় উঠেছে ফিরে গেছে কত বোবা নেলের গলা চিরে আলো এই ছেঁড়া ছুটে চলে সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছ সেই সুরে তার রং লেগে আছে আশা বাকি আছে তোমারও আমার কাছে যা চেয়েছ দিতে আমি পারি না আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা এত প্রেম কাছে এসে এলো না হে দোল্লা হে দোল্লা হে দোল্লা হে দোল্লা నిజ నిజ నిజ నిజ నిజ నిజ నిజ నిజ నిజ నిజ సరే নিয়ে ছুটে যাই রাজা মহারাজাদের দোল্লা হে দোল্লা হে আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের বিনিময় পথ চলে দোলা হে দোলা একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে যাবে পৃথিবী আবার শান্ত হবে বসতি আবার উঠবে গড়ে শান্ত হবে হে দোলা হে দোলা হে দোলা পৃথিবী আবার শান্ত হবে হে দোলা হে দোলা হে দোলা পৃথিবী আবার শান্ত হবে